কি গিল্ডের ভাই এনি সবুজ তার লেভেল কত লেভেল কত দুইটা ব্যাচ মাত্র আচ্ছা এটা প্যারা নাই সাতান্ন লেভেল দেখা যাক কিরে ভাই তো আন্দা হেড মারতেছে তার তার মানে ভাই হ্যাকার ভাই দেখছো normal movement app normal movement that means he is a hacker bro আমি এখন কনফার্ম হইছি যে সবুজ ভাই হ্যাকার এর লেগে তো কই ব্যাজে তো কম কে লেভেল তো কম কে আমার কাছে তো ভাই আশি নব্বই লেভেলের নিচে প্লেয়ারই আসে না are you comedy me you ladies gentleman Arpa Arpa ফেসবুকে লাইভ স্ট্রিম করতেছে আর আমার মাথায় উড়া একটা প্ল্যান আছে সেটা হচ্ছে নুপ সেজে ওর স্ট্রিমে যেহেতু সবার সাথে ওয়ান ভার্সেস ওয়ান করতেছে ওকে নুপ সেজে ওয়ান ভার্সেস ওয়ানের চ্যালেঞ্জ দিয়ে ওরে পিড়া ওর রিয়াকশনগুলো তোমরা দেখাবো এই ভিডিওতে মেনলি ওর রিয়াকশন দেখলে হাসতে হাসতে যাবো ভালো লাগলে লাইক দিও নতুন দেখলে সাবস্ক্রাইব করেন উইদাউট ইন চলো শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ, আমার কমেন্ট কি কইছে দেখছো কি কইছে দেখছো ভাই ভাই ভাই ভাই ভাই চলবো ভাই সুরা পড়ছি আপনি সাবধান হ্যাঁ আইছে আরে চুপ শীতে হচ্ছে ই করতেছে okay okay okay let's go let's go let's go বাবা রে বাবা আইছে আইছে ভাই আইছে আইছে <laughs> আন্টির ছেলে কোথায় কাব্য ভাই আন্টির ছেলে বলছে কি আমাদের আন্টির ছেলে কোথায় লুকে আছে আন্টির ছেলে এই যে লুকি খেললে আমি কাস্টম থেকে ব্যাগ দিয়ে দিব এটা তো নিয়ে <laughs> কিরে রাইট মাই গড ভরে দিল রে ভরে দিল ভুট্টে মুট্টে সবাইকে আপ তো তু গয়ে বেটে আপ তো তু গয়ে আই বেট লাগাই বেট লাগাই কততে জিতবো বেট লাগা বেট লাগা পোলাবান বেট লাগা দুই সাত দুই সাত দুই সাত দুই সাত দুই সাত দুই সাত দুই সাত না না না দুই সাত দুই সাত বকে দুই রাউন্ড জিতবি তিন চার মেরে দিব তিন চার রাউন্ড এই যে মারি দিছে ফার্স্ট ব্লাড কিরে ভাই তো আন্দা গুন্দা হেড মারতেছে তার মানে ভাই এই হ্যাকার ভাই দেখছো abnormal movement abnormal movement that means he is a hacker bro আমি এখন কনফার্ম হইছি যে সবুজ ভাই হ্যাকার এর লাগি তো কই ব্যাজ তো কম কে লেভেল তো কম কে আমার কাছে তো ভাই আশি নব্বই লেভেলের নিচে প্লেয়ারই আসে না भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी আর এক রাউন্ড ডেজার্টে কোপ দিতে পারবো হোয়াট ডু ইউ থিংক আরে, আরে, Yes, yes, yes. আরেক round না, তুমি পুরো match ই desert লাগবে। Full match desert লাগবে। ফুল ম্যাচই তুমি ডেজার্ট লয়ে খেলতে পারবা আমার যেমন নয় এ, off নিছে। কানেক্ট হয়ে গেছে লাগে না কাব্য ভাই তোমার না ভাই আর দুই দুইটা পুরা মাইরি পুরা ফেক ড্যামেজ দেখাইলো ওরে বাবা আমি যাই না ভাই ফেক ড্যামেজ কেন দেখাইলো বাট দেখাইছে এটাই হচ্ছে কথা ভাই ওই ফুটা দিয়া শালা চিটার রে কষ্ট রায়ান এটা কষ্ট লাগলো ভাই না ভাই ঝড়ে বকে মারবো আরে ওই ফুটা দিয়া মাইরা দিছে ভাই Tyle dupaki marbo, guys. Jak tyle dupaki marbo. আসেটা কে দেখছো চিটার বাটপার পোলাপানের কাজ ও এক দিলে দুই পাখি মারবো বলে ও ভাই ওই চিটার বাটপার পোলাপানের কাজ দেখছিস ভাই ভাই কই রে ভাই ভাই कवर इजी करो इजी करो मेरा तो अरे वाल अटकेगी साहब First blood. আবার কর ভাই ভাঙা তো নাই ভাঙা তো নাই ব্রো আমি প্যাক করছি সে আমার প্যাক ভাঙতেছে okay fine okay fine bro okay fine যা লিভ ইট আমি তোমার ওয়াল কিন্তু ভাঙি নাই সবুজ ভাই এবার দেখবা ঠিক আছে মাইরা দিমু মাইরা দিমু মাইরা দিমু লুজার লুজার লুজার ছি ভাই ছি ভাই নেস্টি ভাই নেস্টি ব্রো আবার অমনিছে আবার অমনিছে আবার আবার লইছে কই না নেন ভাই কই তো কই না খাইছে শট না ওর পায়ে তো মনে করো ওম চালানির কারণ আছে ওম দিয়ে যে মাইক মাইটি খাইছে তুমি রাতে ফোর খেলার সময় <laughs> আল্লাহ ওর রিয়াকশনটা আমার দরকার ছিল বাজান ওর রিয়াকশনটা দরকার ছিল ভাই first blood okay okay okay okay okay okay hold hold না ওয়ালটা ফাটায় মাথা গরম করে দিছে অবস্থা একটা সিরিয়াস কাজ তুমি আছে দাঁড়াও পরে কথা বলতে যোগ্যতা ভাই হ্যাকার করে দিছে কাপু করে শেষ হ্যাকারি করে প্রথমে এক রাউন্ডে এক রাউন্ডে এক রাউন্ডে দিছে কই রে ভাই ভাই না আজকে ভাই ক্ষেত্রটা আমি বন্দর যে করবো করবো ভাই ভাইবাও করলাম নাই আমি বন্দর যে ওদের শটগান প্রো প্লেয়ার ভাই প্লিজ না Please open up! FBI, arriba, buga, buga, buga, boy! FBI, open up! FBI, open up, open up, open up, open up, open up, body, ooga, ooga, ooga, ooga, ooga, boy. Let's go, brother. Guys এইটা কন্টেন্ট ভাই এটা হইতাছে কন্টেন্ট ভাই এটা কন্টেন্ট ভাই he is playing mind game আমার সাথে মাইন্ড গেম খেলতেছে আমার এটা হেড লাগতেছে না লল ব্রো আমার ওয়াল একটু ইন্টারনেট ঝামেলা করতেছে রে শটগান শটগান শটগান বাবা বাবা শটগান নিয়ে এসেছো বাবা বাবা শটগান নিয়ে এসেছো বাবা বাবা দাঁড়িয়ে কেন আছো বাবা আরে দেখ দিনই কথা এটা ভাই ওই দাঁড়াই ভালো মারলো রায়ান তোর কথা তো মিলা যাইতেছে মনে হইতেছে First blood. Okay, finally guys, I got the round. ওকে বাবা তুমি যদি এমএটি নিয়ে খেলো তাইলেই মরা যাবো ভাই তুমি এমএটি নিয়ে খেলো একটা রাউন্ড তাইলেই মরবো তোমার শটগানের স্কিল অনেক বেশি তুমি হুতাইল্লা গান খেলো কি পায় কাজী অর্পা হেঁটে যায় ভাই আমি <laughs> ওরে লবিতে ডাক ভাই কে ওরে লবিতে ডাক ভাই ভাই ভাই ওরে লবিতে ডাক ভাই ওরে ভাই পিছন দিক দিয়ে আসছে আমি ভাবছি ওই দিক দিয়ে আসবে oh, uh, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। Oh shit that was close by the way ও পয়সা পিছন দিক থেকে গেছে আরে গেল লবিতে ডাক ভাই ওরে লবিতে ডাক লবিতে ডাক লবিতে আপু প্লিজ লবিতে আসো টাটা গুড বাই এক সেকেন্ড এক সেকেন্ড দুই দিন খেলা নেই এই কারণে হাতের অবস্থা খারাপ সিরিয়াস ভাই ওই কি লবিতে আইবো না ওই কি লবিতে আইবো ভাই কি লবিতে আইবো না আইবো না আপু লবিতে আসো না ভাই লবিতে আইলো না আল্লাহ কষ্ট যাক গাইস ছিল ওয়ান ওয়ান গাইস কেমন লেগেছে কমেন্টে যারা নতুন হয়ে থাকলে ফলো করে দিও অ্যান্ড যারা সাবস্ক্রাইব করে গাইস সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলো না গুড নাইট আল্লাহ হাফিজ বাবাই ব্যাং ব্যাং ইটস কাবু গ্যাং গুড নাইট